দিল্লি মেট্রো ভারতের সবচেয়ে দীর্ঘতম মেট্রো ব্যবস্থা শহরে পরিবহনের ক্ষেত্রে যেটি দিল্লিতে নতুন যুগের সূচনা পৃথিবীর বিভিন্ন দেশ যেখানে বিশ কিলোমিটার চল্লিশ পঞ্চাশ কিলোমিটার মেট্রো লাইন নির্মাণ করতে হিমশিম খাচ্ছে লেগে যাচ্ছে বছরের পর বছর সেখানে দিল্লি মেট্রোতে মাত্র সাড়ে চার বছরে একশো পঁচিশ কিলোমিটার মেট্রো লাইন নির্মাণের রেকর্ড রয়েছে এসব নিয়েই আজকের ভিডিও দিল্লি ভারতের রাজধানী অন্যতম পুরাতন শহর দুই সালে এক কোটি জনসংখ্যা বেড়ে এখন তিন কোটির বেশি মানুষের বাস দিল্লিতে শহরের আয়তন সাতশো স্কোয়ার কিলোমিটার থেকে বেড়ে হচ্ছে পঞ্চান্ন হাজার স্কোয়ার কিলোমিটার সব মিলিয়ে বিশাল এই জনগোষ্ঠীকে স্বস্তি দিতে উনিশশো সালের পহেলা অক্টোবর শুরু হয় দিল্লি মেট্রোর প্রথম লাইনের নির্মাণ কাজ চার বছরে শেষ হয় সাড়ে আট কিলোমিটার রেড লাইনের যেখানে স্টেশন ছয়টি অবশেষে দুই সালের চব্বিশ ডিসেম্বর দিল্লির শাহদারা এবং তিস হাজারি পর্যন্ত লাইন উদ্বোধনের মধ্য দিয়ে মেট্রো রেলের স্বর্ণালী যুগে প্রবেশ করে দিল্লি তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি দিল্লিবাসীর পরবর্তীকালে প্রথম ধাপে পঁয়ষট্টি কিলোমিটার দীর্ঘ মেট্রো লাইন নির্মিত হয় নির্ধারিত সময়ের দুই বছর নয় মাস আগে শুধু তাই নয় দ্বিতীয় ধাপে আরও একশো পঁচিশ কিলোমিটার দীর্ঘ মেট্রো করিডোর নির্মাণ করে দিল্লি যা শেষ হয় মাত্র সাড়ে চার বছরে যেখানে ৩৫ কিলোমিটারই মাটির নিচ দিয়ে বর্তমানে দিল্লি মেট্রোর অধীনে প্রায় তিনশো কিলোমিটার লাইনে চলছে মেট্রো রেল পুরো এসব পথে মোট দুইশো পঁচাশিটি স্টেশন রয়েছে এই মেট্রো নেটওয়ার্ক এখন দিল্লির সীমানা পেরিয়ে উত্তরপ্রদেশের নয়ডা এবং গাজিয়াবাদ গুরুগ্রাম ফরিদাবাদ বাহাদুরগড় এবং হরিয়ানার বল্লভগড়ে পৌঁছেছে আর এসবের মধ্য দিয়ে বিশ্বের অন্যতম সফল মেট্রো হিসেবে পরিচিতি লাভ করেছে দিল্লি মেট্রো দিল্লি মেট্রোতে বর্তমানে চার ছয় ও আট কোচের সমন্বয়ে তিনশোটিরও বেশি মেট্রো রেল চলছে দিল্লিতে এখন বারোটি লাইনে চলছে মেট্রো রেল সব মিলিয়ে পুরো দিল্লি এখন মেট্রো নেটওয়ার্কের আওতায় যাত্রীরা বেশিরভাগ গন্তব্যে পৌঁছাতে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারছেন মেট্রো রেল প্রতিদিন গড়ে প্রায় পঞ্চাশ লাখ যাত্রী চলাচল করে দিল্লি মেট্রো রেলে বিভিন্ন জায়গার তুলনায় খরচও তুলনামূলক কম হয়েছে দিল্লি মেট্রোতে প্রথম ধাপের পঁয়ষট্টি কিলোমিটার মেট্রো লাইন নির্মাণে ব্যয় হয়েছে সতেরো হাজার তিনশো চুরানব্বই কোটি ভারতীয় রুপি যে পথে উনষাটটি স্টেশন সহ তিনটি লাইন কাভার করেছে অর্থাৎ দিল্লি মেট্রোর প্রথম ধাপে পঁয়ষট্টি কিলোমিটার নির্মাণের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে খরচ হয়েছে দুইশো কোটি ভারতীয় রুপি যা বাংলাদেশি টাকায় তিনশো কোটি দিল্লি মেট্রোর দ্বিতীয় ধাপে চার বছরে নির্মিত হয় একশো কিলোমিটার মেট্রো লাইন যেখানে খরচ হয় আঠারো হাজার আটশো কোটি ভারতীয় রুপি অর্থাৎ এখানে প্রতি কিলোমিটারে খরচ দাঁড়ায় একশো কোটি রুপি বা বাংলাদেশি টাকায় একশো কোটি আটচল্লিশ লাখ দিল্লি মেট্রো পরিবেশগতভাবেও অসাধারণভাবে অবদান রেখে চলেছে পরিবেশ বান্ধব করতে দিল্লি মেট্রোতে রয়েছে সোলার প্যানেল সহ নানা আয়োজন এটি প্রতি বছর শহরের ছয় লাখ তিরিশ হাজার টন কার্বন নিঃসরণ কমিয়েছে দূষণের মাত্রা সব মিলিয়ে তাই বিশ্বের অনেক শহরের জন্য অনুকরণীয় মেট্রো ব্যবস্থার মডেল এখন দিল্লি মেট্রো শুধুমাত্র তথ্য তুলে ধরতেই এসব ভিডিও দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত নিশ্চয়ই ভালো থাকবেন খুব ভালো আল্লাহ হাফেজ